কবর দেখবাম কবর টিভি সারুন তুমি শালার পুত হোটেল আমি তোর সামনে তোর প্রেমিকারে প্যারাক মারো প্যারাক প্যারাক প্যারাক মারো খবর দেখবা খবর সিফা সিফা আমার জিএফ আমার বিএফ এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও ওরা কয় তুই ইয়ান দিয়া হ্যান দি যা তুই খারাপ হলু কেন তুই খারাপ হলু কেন ডিজে ডিজে ডিজে সিফা সিফা সিফা Exclusive remix by DJ Shafat. Call me 015950207778.